টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা যেটাকে বলা হয় কৌশল অবলম্বন করা আমরা যারা বিভিন্ন কাজ করি তা সবসময় সব কিছুতে একটু টেকনিক বা একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে চাই কেন তার কারণ হচ্ছে সেই কাজটা যেন সহজ হয় এবং যেন অনেক দ্রুত করা যায় ঠিক তেমনি ডিজাইন বা ডিজাইনের বিভিন্ন ধরনের টুলগুলো ব্যবহার যখন আমরা করি যেমন ফটোশপ ইলাস্ট্রেটর তখন সেইখানেও আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করতে চাই যেন আমাদের কাজটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি দ্রুত হয় তো আজকে ভিডিওটা সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তো সেটা কিসের টিপস অ্যান্ড ট্রিক্স সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্টেটার নিয়ে মানে অ্যারো বিলাসের সেরা মানে আমার দেখা এই পর্যন্ত যতগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি তার মধ্যে আরও বাছাই করে আরও বেশি ইউনিক এবং আরও বেশি ডিফারেন্ট মানে সেটা দশটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে আপনি অ্যারো ইলাস্ট্রেটরকে আরও যথেষ্ট হ্যান্ডি এবং যথেষ্ট ভালোভাবে আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন বা টুলগুলোকে আরও বেশি সহজে ব্যবহার করতে পারবেন যেন আপনার কাজকে বা আপনার ডিজাইনটাকে আরও বেশি ইজি বা আরও বেশি দ্রুত করা যায় সো ভিডিওটা এক সেকেন্ডের জন্য মিস করা যাবে না তার কারণ হচ্ছে প্রতিটা সেকেন্ডেই অনেক বেশি ইউনিক এবং অনেক ডিফারেন্ট কিছু টেকনিক বা ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করব সো প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনি দেখবেন এবং নিজে নিজে ট্রাই করবেন আর যারা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেখার পাশাপাশি পরিপূর্ণভাবে গ্রাফিক ডিজাইন শিখতে চান বা গ্রাফিক ডিজাইন শিখে ক্যারিয়ার বিল্ড করতে চান ফ্রিল্যান্সিং সেক্টরে তারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে রেজিস্ট্রেশন চলছে যারা এখন রেজিস্ট্রেশন করে তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন এখানে মার্কেট বেস ভিত্তিক আমাদের অনেক বেশি ক্লাস রয়েছে তিরিশটার বেশি প্রজেক্ট আমরা এখানে কমপ্লিট করবো ইনশাল্লাহ যেগুলো আপনার মার্কেট প্লেসের জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে আজকের এই ভিডিও শেষের দিকে এই কোর্স নিয়ে পরিপূর্ণ ডিটেল আমি বলবো আর আপনি যদি এটা নিয়ে আরও বেশি ডিটেল জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানটা একটু ফলো করে সেখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে গিয়ে আপনি আমাদের এই কোর্স সম্পর্কে ডিটেল জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে বলি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে আমার কোনো ভিডিও আপনি মিস করবেন না ফিরে আসছি ছোটো একটা ইন্টারভিউ পর সাথেই থাকুন হেই ওয়েলকাম ব্যাক সো আজকের প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্সটা রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে আপনি এটা জানেন না আর যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো তো চলেন প্রথমে আমি একটু দেখে নিই ধরেন আমরা নর্মালি কোনো কিছু যখন লিখি তখন এরকম ছোট্ট পুচকি করে এটা লেখা আসে এবং বাই ডিফল্ট একটা ফন্ট আসে সেটা হচ্ছে মাইরিয়ার প্রো আর রেগুলার এবং বারো সাইজের একটা ফন্ট আর কি তখন আমাদের কী করতে হয় এটাকে ধরে বড় করতে হয় সাথে হচ্ছে আমাদের ফন্ট এখানে চেঞ্জ করতে হয় তো আপনি যদি চাচ্ছেন যে না একটা বাই ডিফল্ট আপনার নিজের তৈরি করা বা নিজের সিলেক্ট করা একটা ফন্ট থাকবে কালার থাকবে এবং সাইজ থাকবে তাহলে কেমন হয় মজা হয় না চলেন এটি আজকে আমরা একটু দেখিনি আর ধরেন আপনি একদম শুরুতে আমি দেখাই আপনি একটু জাস্ট ছোটো করে পুচকি করে লিখলেন এটাকে আপনি চাচ্ছেন একটা ক্যারেক্টার স্টাইল সেট করতে অথবা প্যারাগ্রাফ স্টাইল সেট করতে প্রথমে যাবেন হচ্ছে উইন্ডোতে দেন যাবো হচ্ছে আমরা টাইপে অ্যান্ড দেন এখানে ক্যারেক্টার স্টাইলস এখানে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন রয়েছে এখানে ক্যারেক্টার স্টাইল এবং হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল সো আমি ক্যারেক্টার স্টাইলটা দেখাই প্যারাগ্রাফ স্টাইলটা আপনি একইভাবে সেট করে ফেলতে পারবেন এখানে যাওয়ার পর আমরা এখানে আবারও থ্রি ডটে ক্লিক করবো and then character style options so ক্যারেক্টারিস্টার অপশনসে প্রেস করলে এখানে দেন হচ্ছে আমাদের কিছু অপশন এখানে দেখাবে মেনলি এই ফন্টার যত ডিফল্ট যেই বেসিক ক্যারেক্টার ফরম্যাটসগুলো রয়েছে সেগুলো সব এখানে অটোমেটিকলি এখানে শো করছে মানে এগুলো লেখা আছে যেগুলো আমাদের অলরেডি কাজ করছে বাই ডিফল্ট আমরা চাচ্ছি না এগুলো কোনোটাই রাখতে সো আমরা চেঞ্জ করে ফেলবো তাহলে প্রথমে বেসিক ক্যারেক্টার ফরম্যাটসে যাওয়ার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা ফন্ট দেবেন সে ধরেন আপনি চাচ্ছেন সবসময় আপনার একটা ফন্ট আসবে সেটা হচ্ছে তোমার ল্যাটো তারপরে ল্যাটো লিখলেন এবার আপনি ল্যাটোর কোন স্টাইলটা চান আই মিন হচ্ছে ফন্টের যেই আমরা ফন্টের কিছু স্টাইল থাকে না যেমন লাইট তারপর হচ্ছে ইটালিক তারপর হচ্ছে রেগুলার আপনি কীরকম চান আগে সো ধরুন আপনি চাচ্ছেন সবসময় এটা বোল্ডে আসুক সো এখানে বোল্ড হলো দেন আপনি চাচ্ছেন ফন্ট সাইজটা এত পুচকি করে না এসে মোটামুটি সবসময় ধরেন হচ্ছে এটা থার্টি সিক্স এরকম একটা ফোন সাইজ থাকুক বা ধরেন চাচ্ছেন ফর্টি এইটে থাকতে তাহলে ফর্টি এইট দিয়ে দিলেন দেখেন এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে আপনি চাচ্ছেন যেখানে আন্ডারলাইন হবে সো আন্ডারলাইন দিলেন তাহলে বাই ডিফল্ট যখন আপনি লিখবেন আন্ডারলাইন অটোমেটিকলি থাকবে এটা না চাইলে আনচেক করে দেবেন স্ট্রাইক থ্রো যদি চাচ্ছেন যে মাঝখানে একটা লাইন um, টেনে দিবে এরকম চাচ্ছেন তাহলে এটা দিয়ে দিবেন তাহলে না চাইলে ক্রস অ্যান্ড এখানে লিডিং অপশন রয়েছে যদি আপনি লাইন হাইট চান বেসিক্যালি যদি দু তিনটা লাইন লিখবেন যেটা আমরা নর্মালি হচ্ছে এরিয়া টাইপের ক্ষেত্রে করে থাকি তো এই ক্ষেত্রে এখানে আপনি লাইন সেট আপ করে দিতে পারেন ট্র্যাকিং সেট আপ করে দিতে পারেন সব কিছু এখানে সেট আপ করে দিয়ে ইভেন এখানে পজিশন আপনি এখানে সুপার স্ক্রিপ্ট চান না সাবস্ক্রিপ্ট চান কী চান সেটা এখানে দিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে দিলেন অ্যান্ড দেন এখানে গেলেন এগুলো হচ্ছে স্কেল যা আছে তাই থাকলো আমি এগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি character colour most important part হচ্ছে এটা যে আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট কালার এখানে সেট করে দিতে সো ধরুন আমি এখানে একটা কালার সেট আপ করে দিচ্ছি সবসময় ধরুন আমার এখানে এরকম একটা কালার আসলো এবং এইটাই আপনাকে দিতে হবে ব্লু কালার তা না হলে নাও হইতে পারে জোকসে পার্ট সো আসলে ব্লু কালার আমার পছন্দের কালার তাই আমি এটাকে এখানে দিয়ে দিলাম দেন ওকে দিয়ে দিলাম যে আমি ওকে দিয়ে বেরিয়ে গেলাম আমার এখানে ক্লোজ করে দিলাম তো এখন দেখবেন আমি যখন এটা কেটে দিলাম যখন আমি অন্য কোনো কালারে যদি আমি থাকি সে ধরনের এবার একটা ব্ল্যাক কালার টাইপের আছি তো আমি এখানে ট্যাক্সে গেলাম ক্লিক করলাম সাথে সাথে দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়ে এটা ল্যাটো ফন্ট হয়ে গেছে বোল্ড হয়ে গেছে ফর্টি এইট পিটিতে চলে আসে ইভেন এখানে কালারটা ব্লু চলে আসছে তার মানে আপনি চাইলে এখন যখনই যাই লিখবেন এটা অটোমেটিকলি এই ডিফল্ট সাইজই বা ডিফল্ট সেট থাকবে এবার আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন নাম্বার টু আজকের দুই নম্বর যে ট্রিক্সটা রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং আপনি যখন ধরেন কোনো কিছু ডিজাইন করছেন যেমন আমি একটা লোগো ডিজাইন করছি এখন আমি যাচ্ছি এটা একটু জুম করে দেখতে কিন্তু এটা মানে ছোট ফর্মেটে লোয়ার স্কেলে এটা কেমন দেখা যাবে সেটা আমি চাচ্ছি পাশাপাশি দেখতে সো এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোতে যেতে হবে অ্যান্ড দেন আমাদেরকে নিউ উইন্ডোতে প্রেস করতে হবে সো নিউ নিউ উইন্ডোতে প্রেস করলেই দেখেন এটা সেকেন্ড ভার্সন চলে আসে মানে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে প্রথমটা এবং এটা ডুপ্লিকেট কপিটা এখানে চলে আসছে এটা হচ্ছে ফোর ওয়ান এবং এটা হচ্ছে ফোর টুতে আসছে এখন আমরা এটা এখানে রাখা রাখা অবস্থায় আমরা আবারও যাবো উইন্ডোতে অ্যান্ড দেন এখানে আবার যাবো অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে হচ্ছে আমরা টাইলে প্রেস করবো সো টাইলে প্রেস করে দেখেন এটা পাশাপাশি চলে আসছে এবার আপনি এটাকে ছোট করে দিতে পারেন একসাথে আপনি দুইটাকে কন্ট্রোল করতে পারেন এটাকে ছোটো করে রাখলেন আর এটাকে হচ্ছে আপনি কন্ট্রোল প্লাস দিয়ে হচ্ছে বড় করে দিলেন সো বড় করে দেওয়ার পর এবার ধরেন আমি এখানে ক্লিক করছি এবং এখানে গিয়ে আমি কোনো একটা বিশেষ কোনো পরিবর্তন করছি যেটা আমার এখান থেকে কেমন দেখা যাবে সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি দেখেন এখানে ক্লিক করে সাথে দেখা যাচ্ছে ইভেন এখানে আরও কোনো পরিবর্তন থাকলে সেটা কিন্তু এখানে করে ফেলছে সো এই ধরনের যে চেঞ্জগুলো আছে এগুলো আপনি অটোমেটিকলি এখানে চেঞ্জ করতে পারবেন আবার এখানে গিয়েও কিন্তু আপনি একইভাবে যে কোনো একটা কিছুতে আপনি এখানে পরিবর্তন করলে সেটা আবার লার্জার স্কেলে এখানে আপনি দেখতে পারবেন সো অ্যাট এ টাইম দুইটা উইন্ডোতে পাশাপাশি আপনি কাজ করতে পারবেন যেটা আপনার বিভিন্ন ডিজাইনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনি এটাকে ব্যাকে আসতে চান ফেরত আসতে চান তাহলে আবার উইন্ডোতে যাবেন দেন এখানে আবার রেঞ্জে যাবেন দেন হচ্ছে এখানে আমরা কনসোল করে দিব সো এখানে কনসোল অল উইন্ডোজে প্রেস করলেই সাথে সাথে এটা ব্যাকে চলে আসবে আমার নর্মাল যেই রকম ছিল সেরকমে চলে আসলাম এটাকে আমি ক্লোজ করে দিই এবার আমার একটা মেইন উইন্ডোতে আমি কাজ করতে পারবো আজকের তিন নম্বর যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটা শেপকে আপনি যদি নাইফ টুল দিয়ে কাটতে চান তাহলে কীভাবে কাটতে পারেন ধরেন এখানে আমাদের নাইফ টুল রয়েছে এবং নাইফ টুল দিয়ে নর্মালি আমরা তো এরকম করে আঁকা করে কিছু একটা কেটে ফেলতে পারি তো তখন দেখা গেলো এটা আলাদা হয়ে গেল চাইলে এখানে আমরা চাইলে স্ট্রোক কালারও ক্যান্সেল করে দিতে পারি তো দেখা যাবে যে এটা আমাদের নর্মালিভাবে আমরা করতে পারি কিন্তু যদি আমি চাই স্ট্রেটলি করতে বাঁকা করে এভাবে আমি আঁকতে চাই না আমি চাচ্ছি যেটা স্ট্রেট সোজা কোনোভাবে এটাকে কাটার জন্য তাহলে কী করবো তাহলে হচ্ছে সিম্পলি আপনি এখানে যাবেন নাইফ টুলে অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে অল্টার প্রেস করে দেন দেন হচ্ছে শিপ প্রেস করে ধরবেন তাহলে অল্টার এবং শিপ প্রেস করে ধরলে একদম স্ট্রেট হবে এবং সেম দিয়ে আপনি অল্টার এবং শিপ প্রেস করে ধরলে এটা সিমিলারলি স্ট্রেট এটা কাটবে তখন দেখা যাবে প্রত্যেকটা পার্টিগুলো আলাদা আলাদাভাবে ডিভাইড করে ফেলতে পারবেন যে কোনো লেখাকে আমরা অ্যাপারেন্স প্যানেল থেকে খুব দারুণ কিছু করে ফেলতে পারি ধরুন আমরা এখানে গেলাম এবং হচ্ছে আমরা অ্যাপারেন্স নিয়ে আসলাম অ্যাপারেন্স থেকে যেটা করতে পারি প্রথমে ধরেন একটা নিউ স্ট্রোক অ্যাড করে দিই তো এই স্ট্রোকের আমি এখানে ধরেন ফোর ফাইভ পর্যন্ত দিলাম একটু বাড়িয়ে দিলাম আর কি অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে এখানে এই এফেক্টস মানে ফাংশন যে ইফেক্ট দেওয়ার যে অপশনটা সেখানে ক্লিক করার পর আমরা এখানে ধরেন হচ্ছে পাত থেকে অফসেট পাতে প্রেস করলাম এবার আমি এখানে একটু বাড়িয়ে দিই ধরেন একটু বাড়িয়ে দিলাম ফোরটিন পর্যন্ত দিলাম আমি ওকে ফাইন অ্যান্ড দেন ওকে দিয়ে দিলাম এবার যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আবারও যাব এই এফেক্টসে দেন হচ্ছে আমি এখানে যে আমাদের পাথ ফাইন্ডার অপশন আছে সেখান থেকে হচ্ছে আমরা অ্যাড করে দিই সো এখানে অ্যাড করে দিলে যে কাজটা হবে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে তো মানে অ্যাড হয়ে গেছে আর কি দুইটা এবার আমরা কি করতে পারি দেখেন ডাবল ক্লিক করে এখানে আমি এডিট করতে পারি আই মিন ধরেন H E double L O hello তো এটা দিয়ে দিলাম তো এটা এখানে হয়ে গেল এবার দেখেন কি হয়েছে আসলে কি করা যায় এখানে এটাকে সিলেক্ট করার অবস্থা দেখেন আমরা স্টকের কালারটা চেঞ্জ করতে পারি আই মিন আপনি যদি চান যে স্টকের কালারটা এখানে ধরেন এরকম একটা ব্লু কালার বা এরকম একটা কালার দিয়ে দিলেন অ্যান্ড দেন ভিতরে যে কালারটা যেটা আমাদের ইন্টারনাল যে কালারটা সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি কীভাবে এটা চেঞ্জ করার জন্য আমরা ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করতে পারি একটা অপশন যে এখানে গিয়ে আমি এখানে কালার দিয়ে দিলাম এটা একটা অপশন হতে পারে আবার হচ্ছে আপনি এইভাবেও করতে পারি এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ফিলে যাই নর্মালি এখানে একটা ফিলে প্রেস করে দেন এখান থেকে যদি আমি এখানে অ্যাড করে দিই তাহলে কিন্তু ফিল কালারটা এখানে অ্যাড হয়ে যায় এবং আমি কিন্তু চাইলে এখানে কালারটা যে কোনো সময় দুইটার যে কোনো কালারটা চেঞ্জ করে ফেলতে পারছি ইভেন আপনি যখন এটাকে অ্যাডিট করবেন বা এই ফোনটাকে অ্যাডিট করে দিয়ে এখানে আবার যখন অন্য কিছু লিখবেন ধরেন মাই স্টাইল লিখলেন আপনি যাই লিখলেন সেটাই কিন্তু এই স্টাইলের মধ্যে বা বা এ অ্যাপারেন্স যে স্টাইলটা স্ট্রকের যে এটা আউটলাইনটা সেটা কিন্তু এখানে থাকবে তো আজকের ভিডিও শুরুতে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমার আপকামিং যে ব্যাচটা গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স যে কোর্সটা সেটার কথা বলছিলাম এবং এই কোর্সে আসলে আপনি যদি ডিটেলে শিখতে চান আই মিন যদি আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কেরিয়ার বিল্ড করতে চান তাহলে আমার সাথে এই কোর্সে যুক্ত হতে পারেন কেন যুক্ত হবেন তার বেশ কিছু রিজন আছে কারণ হচ্ছে এই ব্যাচটা একটু স্পেশাল এবং এখানে কী কী পাচ্ছে সেটা ডিটেলটা এখানে আসলে লেখা আছে আমি আর বলছি না আপনারা একটু ডিটেলটা পড়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একটু চেক করে নেবেন এবং এই কোর্সটা হচ্ছে আসলে খুবই স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে বেসিক্যালি মার্কেট প্লেসকে বেস করে বা ফ্রিল্যান্সিং যারা করতে চাই আমরা তাদের উপরে আসলে তাদের জন্যই বেসিক্যালি একটু স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে কারণ এখানে পোর্টফোলিও ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি মার্কেট প্লেস ভিত্তিক তিরিশটার বেশি এখানে হচ্ছে প্রজেক্ট বেস ক্লাস আপনি এখানে পাচ্ছেন যেগুলো আপনার মার্কেট প্লেসে কাজ করতে অনেক বেশি আপনাকে হেল্প করবে তো আরও ডিটেল জানতে চাইলে কোর্স আউটলাইনটা দেখতে পারেন সেখান থেকে গেলে আপনি একেবারে ইন ডিটেলে আমাদের প্রতিটা ক্লাস বাই ক্লাস সেখানে সাজানো আছে কী কী দেখানো হবে সো রেজিস্ট্রেশনের মেয়াদ খুবই কম মানে কয়েকদিন পরেই আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে আর এই ব্যাচে আমরা খুব অল্প কিছু স্টুডেন্ট নিচ্ছি সো আপনি যদি সেই ব্যাচে জয়েন করতে চান এবং আমার সাথে যদি গ্রাফিক ডিজাইনের পুরো ক্যারিয়ারটা বিল্ড করতে চান তাহলে কোনোভাবেই মিস করবেন না রেজিস্ট্রেশন করে ফেলুন ইনশাল্লাহ আমার সাথে আপনাদের সাথে ক্লাসে দেখা হবে এবারে ট্রিকটা হচ্ছে খুবই ইউজফুল একটা ট্রিক সেটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় এরকম কিছু ডিজাইন করি না এবং ডিজাইন করার পর আমাদের এই টাইপের কিছু ব্যাপার ঘটে আর কি যে আমাদের শেপগুলো মিলে না বা এই ধরনের একটা প্রবলেম পড়ে যে এলোমেলো হয়ে যায় সো এগুলোকে আমরা বেশ কয়েকটা ওয়েতে আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করতে পারি অ্যালাইন এবং হচ্ছে অ্যাভারেজ করতে পারি যেমন ধরেন আমি ইন্ডিভিজুয়াল যদি করতে চাই সো আমি এটাকে সিলেক্ট করলাম নিচের পয়েন্টগুলোকে শিপ প্রেস করে আমি আবারও এটা নিচের পয়েন্টকে সিলেক্ট করলাম দেন এটাকে সিলেক্ট করলাম সো তিনটার লোয়ার যেই পার্টগুলো আছে লোয়ার যে পয়েন্টগুলো রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট সেগুলোকে সিলেক্ট করলাম দেন হচ্ছে অবজেক্টে চলে গেলাম পাত দেন হচ্ছে এখানে অ্যাভারেজে প্রেস করলাম যেটা আমরা কন্ট্রোল অল্টার জেতে প্রেস করতে পারি অ্যান্ড দেন হরিজেন্টাল ভার্টিক্যালি দুইভাবে যদি আমরা অ্যাভারেজ করি মানে বোথ দেন যদি ওকে দিই তাহলে দেখেন এটা অ্যাভারেজে একটা আর ডিজাইনের নতুন একটা ইয়েতে চলে আসে একসাথে এটা হয়ে যায় এটা একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে যদি আমরা এই তিনটাকে মানে সবগুলো যদি আমরা অ্যালাইন করতে চাই যে লেফটে আমরা অ্যালাইন করব তাহলে দেখেন সবগুলোকে এভাবে সিলেক্ট করতে পারি এবার আমরা জাস্ট যদি এই যে উপরে যে অ্যালাইনমেন্ট অপশন থাকে সেখানে যদি আমরা লেফট অ্যালাইন করি আমরা সবসময় তো বিভিন্ন ট্যাক্সকে অ্যালাইন করতে করেছি আর কি তো এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টকে অ্যালাইন করতে পারি আমরা সো লেফটে প্রেস করে দেখেন সবগুলো খুব সুন্দর করে একসাথে বামে অ্যালাইন হয়ে যায় এখানে আরও একটা কাজ করা যায় অ্যালাইনমেন্ট ছাড়াও সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা এবার একসাথে যদি এটাকে অ্যাভারেজ করি তাহলে কি হয় অবজেক্ট দেন হচ্ছে পাথ অ্যান্ড দেন হচ্ছে অ্যাভারেজ এবার যদি জাস্ট এখানে যদি ওকে প্রেস করি ওয়াও দেখেন সবগুলো একসাথে একটা সরু একটা কেন্দ্রে মানে সবগুলো একটা পয়েন্টে চলে আসে মানে কোনো আর অ্যাঙ্কর পয়েন্ট ডাবল নেই তিনটে থাকলে তিনটাও থাকবে না চারটা থাকলে চারটা থাকবে না একটা অ্যাঙ্কর পয়েন্টে সবগুলো একসাথে মার্জ হয়ে যাবে this is really cool tips number six আজকের ছয় নাম্বার টিপসটা হচ্ছে এমন একটা জিনিস যে ধরেন আমরা যে কোনো টেক্সটকে যদি একটু কাস্টমাইজ করতে চাই আই মিন ধরেন মানে ইন লাইনে এটা কোনো ধরনের এক্সট্রা কোনো আমরা ইফেক্ট ইউজ করবো না সেটা কীভাবে সে ধরেন আমরা এখান থেকে টাইপ টুলে যে অনেকগুলো টুল রয়েছে সবার নিচে যে টুলটা এটা অনেকেই ব্যবহার করে না সেটা হচ্ছে টাচ টাইপ টুল এটা দিয়ে কী করতে পারি আমরা এটার ব্যবহার হচ্ছে আপনি যে কোনো একটা স্পেসিফিক একটা লেটারকে হচ্ছে আপনি নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবেন সে কীভাবে ধরেন আপনি এই ইউটাকে আপনি ক্লোজে নিয়ে আসতে চান অথবা এটাকে আপনি ছোট করতে চান তাহলে এটা ছোট করার জন্য দেখেন এখানে ছোট করা যায় এবং এখানে ধরেন আপনি অ্যানটাকে আরেকটু ছোট করে দিতে চান অথবা ধরেন আইটাকে একটু ক্লোজে নিয়ে একটু ছোট করে দিতে চান তাহলে আপনি এভাবে করে দিতে পারেন তো এই যে ব্যাপারটা দেখেন এখানে আপনি যে কোনো একভাবে যে কোনো একটাকে আপনি রোটেট করতে চাইলে বা ধরেন এটাকে আপনি উল্টে দিবেন সে ধরেন এটাকে আপনি এখান থেকে রোটেট করে ফেলতেছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এরকম একটা করে দিলেন এবং এটাকে এভাবে দিয়ে দিলেন তাহলে দেখেন একটু ডিফারেন্ট একটা জিনিস চলে আসলো ইভেন এটাকে নিয়ে আপনি এটার উপর নিয়ে বসা দিতে পারবেন সো ট্যাক্স কিন্তু এখানে একসাথেই আছে দেখেন একসাথেই আছে বাট আপনি এটা কি করলেন কাস্টমাইজ করলেন ইভেন এখানে এটাতে গিয়ে এটাকে সিলেক্ট করে আপনি যদি লেফট অ্যারোকে প্রেস করেন তো দেখেন এটা এখানে সবগুলো একসাথে মুভ হবে আবার রাইট অ্যারোকে প্রেস করলে একসাথে মুভ হবে দেন আপনি যদি চান যে না শুধু এটাকে আপনি মুভ করবেন তাহলে এটাকে ধরে আবার এখান থেকে এটা এখানে একসাথে হয়ে যাচ্ছে এটাকে আমি এখানে দিয়ে দিলাম অথবা ছোট করে এখানেই থাকুক এটা ধরেন এখান থেকে এটাকে ছোট করে এটা এখানে বসায় দিলাম খুব ইন্টারেস্টিং না ধরেন আপনি লিখাকে নিজের মতো করে এখানে কাস্টমাইজ করে একটা কিছু করে ফেলছেন সো এইভাবে একটা ইনলাইনে আপনি যে কোনো ধরনের ইফেক্ট ব্যবহার না করেই আপনি একটা লেখাকে চেঞ্জ করতে পারেন এবারে ট্রিকটা হচ্ছে আইড্রোবার টুল নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ধরেন এখানে একটা আমাদের স্ট্রোক কালার রয়েছে এবং সেটা সেটার একটা স্ট্রোক এবং একটা কালার রয়েছে এখানে হচ্ছে একটা রেডিয়ান্ট একটা ফিল কালার রয়েছে আর এখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা স্ট্রো কালার রয়েছে যেটার মাত্র ওয়ান পিটি দেওয়া আছে সো আমি যাচ্ছি এটার স্ট্রো কালারটা হচ্ছে আমি চেঞ্জ করবো এবং এটার মতো করে করবো তাহলে কী করি আমরা নর্মালি আইড্রোবার টুল নেই এবং এখানে গিয়ে হচ্ছে আমরা জাস্ট ক্লিক করে দিই তাহলে কী হয়েছে এটা সেম কালারটা এখানে চলে আসছে বাট একই জিনিসটা যদি আমরা এখানে করি ধরুন কন্ট্রোল জ্যাড দিলাম তো এখানে ক্লিক করলাম ও সো স্যাড তার মানে হচ্ছে এখানে কী হলো এই ফিল কালারটা এখানে চলে আসলো বাট আমরা চাচ্ছি যে এটা ফিল কালার না এসে শুধুমাত্র রেজিস্টার কালারটা আসুক তাহলে কী করবো তবে এখানে আমি এটাকে সিলেক্ট করবো এবং আইড্রোবার টুল আমি নিব দেন হচ্ছে শিপ প্রেস করে এখানে ক্লিক করবো ওয়াও ম্যাজিক তার মানে শিপ প্রেস করলে আমার এখানে ফিল কালারটা আসবে না শুধুমাত্র স্ট্রোক কালারটা আসবে দেখেন শিপ প্রেস করে ধরে আমি এখান থেকে কালার এখান থেকে কালার যে কোনো এক সাইড থেকে আমি কালারটা এখানে পিক করে ফেলতে পারতেছি মানে ফিল কালারটা আসছে না শুধুমাত্র স্ট্রোক কালার আসতে আসতেছে এখানে এখানে একটা মজার ব্যাপার আছে সেটা যদি আপনি এইটাকে সিলেক্ট করেন এবং এবার যদি আমি এখানে অল্টার প্রেস করে যদি আমি আইড্রোপারে ক্লিক করি অল্টার প্রেস করে যদি আইড্রোপারে গিয়ে এটার যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করি তাহলে যেটা ঘটে উল্টা হয় এটার যে স্ট্রোক কালারটা সেটা এখানে রিপ্লেস হয়ে যায় <laughs> আজকের আট নম্বর টিপসটা হচ্ছে ধরেন আমরা এরকম কিছু শেপ থাকে ধরেন এটা আলাদা আলাদা শেপ এবং আমরা চাচ্ছি এই শেপের মধ্যে ছবিটাকে আমরা এখানে মাস্ক করবো আই মিন এই শেপের ফাঁকে ফাঁকে হচ্ছে এখানে ইমেজটা দেখা যাবে সো এটা আমরা কীভাবে করতে পারি তো এটা করার জন্য আমরা হয়তো অনেকে অনেক স্ট্রাগল করি এভাবে ধরেন ইমেজটাকে আমি এখানে নিয়ে গেলাম সে ধরেন নিচে নিয়ে গেলাম তো সবগুলোকে ধরে দেন হচ্ছে আমরা এখানে কি করি আমরা কন্ট্রোল সেভেনে প্রেস করে আমি হচ্ছে যেটাকে ক্লিপিং মাস্ক বলা হয় এখানে ক্লিক করে যেটা আমরা মেক ক্লিপিং মাস্কে প্রেস করি তাহলে একটা হয় সো স্যার তাহলে আমরা হলো না এবার কি করতে পারি ধরুন আমরা হচ্ছে এটাকে সবগুলোকে ধরলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তাহলে কি হয় তাহলে এবার যদি সবগুলোকে ধরে যদি আমরা এখানে কন্ট্রোল সেভেন প্রেস করি আমি যদি মাস্ক প্রেস করি ক্লিপিং মাস্ক তাও হয় নাই তাহলে কি হবে কিভাবে হবে এটা এটা করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা গ্রুপ করব ঠিক তো গ্রুপ করার পরে এটাকে আমরা হচ্ছে একটা কম্পাউন্ড শেপ করে ফেলবো I mean control shift F nine press করি that means pathfinder then এখানে ক্লিক করে আমরা হচ্ছে make compound path so make compound পাথে প্রেস করলে এটা একটা কম্পাউন্ড পাথ হয়ে যায় দেন সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা রাইট বাটন ক্লিক করি মেক ক্লিপিং মাস্ক অথবা কন্ট্রোল সেভেন ওয়াও তাহলে কি হয়ে গেলো এটা দেখেন এখানে এভাবে চলে আসলো এবার আমি ডাবল ক্লিক করে ইমেজটাকে সিলেক্ট করতে পারি দেন আমি এটাকে বড় করতে পারি এবং আমার ইচ্ছে মতো এটাকে আবার আমি রিপ্লেস বা রিয়ারেঞ্জ যে কোনোভাবে আমি এটাকে করে ফেলতে পারি এবং এই ধরনের যে কোনো শেপ দিয়ে আমি ইমেজকে টিভি মাস্কের মাধ্যমে এই ধরনের ডিফারেন্ট স্টার তৈরি করতে পারি বা ফটো ফ্রেম তৈরি করতে পারি আজকে নয় নম্বর ট্রিকটা হচ্ছে ধরেন আমরা স্প্লিন টু গ্রিডের একটা ব্যাপার থাকে যে আমরা ধরেন একটা শেপ এখানে আঁকলাম আমি একটা ছোট শেপ এখানে নেই এবং এটা একটা ফিল কালার দিয়ে হচ্ছে অনলি হোয়াইট কালার এখানে দিয়ে রাখলাম এবং এটাকে আমি হচ্ছে এখানে মোটামুটি মাঝখানে নিয়ে আসি সো এটা একটা স্ট্রো কালার দিই যেন আপনারা বুঝতে পারেন আমি আপাতত এইভাবে দিয়ে রাখছি আর কিছুই না এখানে একটা শেপ আছে নাথিং এলস এইটাকে আমরা যদি এখানে স্প্রিড ইন্টু গ্রিড করি দ্যাট মিনস হচ্ছে এখানে অবজেক্টে যাই দেন হচ্ছে পাতে যাই আর সবার নিচে হচ্ছে স্প্রিড ইন্টু গ্রিড সো এখানে যাওয়ার পর দেখেন খুব মজার একটা ব্যাপার ঘটে আপনি যদি এখানে প্রিভিউতে অন রাখেন এবং যদি এখানে নাম্বার অফ রো যদি এখানে বাড়িয়ে দেন এবং সাথে যদি নাম্বার অফ কলাম বাড়িয়ে দেন তাহলে যেটা হয় আমি আরও একটু বাড়িয়ে দিলাম ধরেন এতগুলো করলাম বা আরেকটা বাড়িয়ে দিতে পারি হ এখানে হচ্ছে six by eight that means এখানে কলাম নাম্বার হচ্ছে এইট এবং হচ্ছে রো নাম্বার হচ্ছে সেভেন সিক্স uh, এবার এখানে আমি যে গাটার অপশন রয়েছে যে ফাঁকা জায়গাগুলি সেটা এখানে এখানে একটু বাড়াতে পারি সেটা এখান থেকে একটু বাড়াই এবং এখানে টেন দিলাম এবং এখান থেকে আমি যদি এখানে টেন দিয়ে দিই তাহলে কেমন হয় আমার হচ্ছে আরেকটু বাড়াতে হবে আরেকটু বাড়াতে পারি আমরা ফোরটিন বাই ফোরটিন দিতে পারি এটা বেটার হবে ফর্টিন বাই ফর্টিন এইটুকু দিয়ে যদি আমরা এখানে ওকে দিয়ে দিই তাহলে যেটা ঘটে এখানে হচ্ছে জাস্ট এগুলো এভাবে আলাদা হয়েছে সো আর কিছুই না এখন সবগুলোকে ধরে আমরা স্ট্রোকালার এখানে নান করে দেবো আই মিন স্ট্রোকালার থাকবে না তাহলে কি এখানে ব্ল্যাঙ্ক সো আবার সবগুলোকে ধরি এবার আমরা ইফেক্টে যাব দেন যদি আমরা এখানে এই যে এখানে যে আমাদের স্টাইলেজ অপশনটা রয়েছে সেখানে যদি আমরা ড্রপ শেরোতে প্রেস করে দিই ওয়াও এবং এখানে যদি একটু কমিয়ে দিই আমরা মোটামুটি এখানে সিক্সটিতে যদি রেখে দিই এবং যদি ওকে দিয়ে দিই দ্যাটস ম্যাজিক খুব দারুণ একটা জিনিস তৈরি হলো না এবং চাইলে এখানে প্রত্যেকটাতে আপনি লিখতে পারেন একটা ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্নভাবে কিন্তু এগুলো কাজে লাগানো যায় কারণ ইন্ডিভিজুয়াল এগুলো আবার আপনি সিলেক্ট করে মুভ করতে পারেন বা অন্য যে কোনো কালার এখানে আপনি চাইলে ইজিলি এখান থেকে আপনি ইউজ করতে পারেন বা দিতে পারেন আজকের সর্বশেষ যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে ধরেন এখানে দুইটা লিখা রয়েছে দুইটা আলাদা আলাদা ট্যাক্স রয়েছে ডিফারেন্ট কালারে আর এখানে হচ্ছে একটা শেপ রয়েছে সো আমরা যদি এটাকে নাইফ টুল দিয়ে ধরেন যদি এটাকে একটু এরকম এলোমেলো করে যদি এটা কেটে দিই বা হচ্ছে ধরেন এটাকে আর একটু এরকম করে কাটলাম এবং এবার যেটা করতে পারি ধরেন এটাকে সিলেক্ট করি বা দুইটাকে যদি আমরা জাস্ট হচ্ছে এখানে স্ট্রোক কালার রাখলাম ফিল কালার রাখলাম না এখন এই দুইটা টেক্সট হচ্ছে এই শেপের নিচে নিয়ে যাবো সো আমি কন্ট্রোল শিফট এবং থার্ড ব্রেকার ক্লোজ যদি দিই আই মিন হচ্ছে back to send to back আর কি যেটাকে বলি আমরা তো এবার এই দুইটাকে ধরলাম ধরেন এই দুইটাকে আমি ধরলাম একসাথে সিলেক্ট করলাম বা যে কোনো দূরেও থাকতে পারে কোনো সমস্যা নেই দূরেও থাকলো এটাকে সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম এবার অবজেক্ট দেন হচ্ছে এখানে যদি আমরা ইনভেলপ ডিস্টোরে যদি যাই অ্যান্ড দেন হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট যদি প্রেস করি বা খুব মজার না এবং এখানে দেখেন এটাকে সিলেক্ট করলাম এবং এখানে এটা যদি সিলেক্ট করি তাহলে এবার আমরা যেটা করতে পারি কন্ট্রোল অল্টার সিতে যদি প্রেস করি যেটা আমি কিবোর্ড কমান্ড শর্টকারে দেখাচ্ছি অবজেক্ট থেকে না গিয়ে কন্ট্রোল অল্টার সিতে প্রেস করলে দেখেন এটা এভাবে একটা ডিজাইনে চলে আসে একটা মানে সার্কেলের ভিতরে চলে আসছে ইভেন এটাকে আপনি আবার মডিফাই করতে পারবেন কীভাবে সে ধরেন এখানে যদি একে সিলেক্ট করেন যদি আপনার মনে হলো যে এখানে কোনো একটা জিনিস পরিবর্তন করা দরকার বা এখান থেকে আরেকটু মডিফিকেশনের প্রয়োজন আছে সরি এখান থেকে এই যেটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে যদি আমি এটাকে উপরের দিকে নিয়ে যাই এখান থেকে ধরেন এটাকে আমি আরেকটু উপরে দিকে নিয়ে গেলাম খুব মজার না তবে আপনি যে কোনো ধরনের শেপ বানিয়ে সেটার উপর এই ধরনের ট্যাক্সের ইফেক্ট দিয়ে দারুণ কিছু ডিজাইন তৈরি করে ফেলতে পারেন তো ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আপনার একটা শেয়ারে অনেকেই এই ভিডিওটার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে সেই সাথে এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে কিছু বলার থাকলে জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আমি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনি চাইলে আমার সাথে সরাসরি আমার ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন আপনার টেকনোলজি নিয়ে কিছু জানার থাকলে বা নিজেই কিছু জানানোর থাকলে সেখানে লিখতে পারেন আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কগুলো একটু চেক করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ